সাহেবের নিয়ম হচ্ছে পাঁচ লিটারের বেশি কোন হাদিস সাহেব বাংলাদেশে পানিতে এটা গত এক বছরে কেউ পারে না পানি আমি সবাই নিয়ে আসতে পেরেছে পাঁচ লিটার আমি নিয়ে আসছি দশ লিটার আলহামদুলিল্লাহ পড়া এটাই হচ্ছে এই ক্যামেরার পাওয়ার এটা কিসের পাওয়ার বলেন বলেন না কিসের পাওয়ার ক্যামেরার পাওয়ার এটা একমাত্র ক্যামেরার পাওয়ার এই ক্যামেরার পাওয়ারের কারণে সৌদি আরবের নিয়ম হচ্ছে পাঁচ লিটারের বেশি কোনো হাদিস সাহেব বাংলাদেশে পানি পারে রেকর্ড গত এক বছরে কেউ পারে না আমাকে তারা স্পষ্ট বললো গত এক বছরে এটা নিয়মের বাইরের কাজ কেউ পাঁচ লিটারের বেশি নিতে পারবে না এখন আমি বেচারা এক ব্যাগে নিয়েছি পাঁচ লিটার আর এক ব্যাগে নিয়েছি কয় লিটার পাঁচ লিটার দশ লিটার এখন যিনি আমাকে বোর্ডিং পাস দিবনে তো আমাকে জানে না যে আমি কে বা আমার বাসা কোথায় বা বাংলাদেশে আমার পরিস্থিতি আছে কিনা এই তো সে কেউ জানেই না তো সে বলতেছে যে হবে না ইটস নট অ্যালাউড এটা হবে না আপনি পালান এক বোতল কমায় নিয়ে আসেন এখন ব্যাগ পুরোটাই প্যাকেটিং করা এখন পানি তো আমার দশ জন দিয়ে হবে কারণ আমার শুভাকাঙ্ক্ষী বেশি এনারা পানি নেবে অনেকে পানি নেবে সবাইকে দিতে হবে পাঁচ লিটার নিয়ে তো আমার পোষাবে না কারণ আমি কি করি কি করা যায় তখন ভাবলাম যে দেখি আজকে ফেমাসলিতে কিছু করা যায় তো কোনোদিন কাউকে জিজ্ঞেস করি না যে ভাই আপনি কি আমার চিনেন আমি কিন্তু আবরুল হক আসিফ কাউরে কোনোদিন বলি না কোনোদিন কাউকে আমি বলি না এইসব আমি আমার মতো চলে যে চিনবে চিনবে না চিনলে নাই তো সেই দিন আমার মনটা খুব অস্থির মনে হচ্ছে আজকে কাউকে পরিচয় দিতেই হবে তো সবাই বেশিরভাগ দে আর from Saudi Arabia some of them from Malaysia এক একজন এক এক কান্ট্রি থেকে আসছে তো আশেপাশে হাঁটতেছি যে কারে পাই কারে পাই কারে পাই একজনকে দেখতেছি বসে থেকে মোবাইল নিতেছে অ্যান্ড্রয়েড ফোন নিয়ে গেম খেলতেছে বা অন্য কিছুটা করছে না মানে এয়ারপোর্টের ভিতরে আমি নিজে থেকে গিয়ে বিপদে পড়ছি আমি ঠেকা তো আমি নিজে আমি গিয়ে আসসালাম আলাইকুম সালাম তো সালাম দিয়ে আমার প্রথমে ভাবছে তুই একজন কোনো যাত্রী যাচ্ছে হয়তো বা বিদেশ বা মধ্যে যাচ্ছে কোথাও এক জায়গায় তো আমার প্রথমে এলো আমার টাকায় চিনতে না হ্যাঁ বললাম ভাই আপনি ভালো আছেন তখন ও ভাবতেছে কিরে এত তেলায় কেন তেলাচ্ছে কেন এত বেশি তা আমার দিকে তাকাইছে তাকায় এবার এবার মানে কিছুটা চিনতে পারছে মনে হয় ইনাকে কোথাও দেখছে আমি বললাম ভাই আপনি কি আমাকে চিনতে পারছেন বলে আরে হুজুর হুজুর আপনি আমি বললাম হ্যাঁ ভাই বিপদে পড়ছি সাহায্য করতে বলে কি হয়েছে বলো পরে ওনাকে বললাম যে আমি তো দশ লিটার জমজমের পানি নিয়ে আসছি কিন্তু হয়তো পাঁচ লিটারের বেশি অ্যালাউ হবে না আমি কি করতে পারি ও বেশ একজন ছোট মানুষ ওখানে অত দায়িত্ব তার নাই সে বলে হুজুর কি করবেন পাঁচটা নিয়ে যান আর পাঁচটা আমার দিয়ে চলে আমি বললাম ভাই তাহলে কি হইল পরিচয় দিয়ে কি লাভ হইল পর এর সঙ্গে কথা বলতে বলতে আর একজন যুবক দৌড় দিয়ে আসছে ওর নাম হচ্ছে সোহেল এই ফ্রম বগুড়া বাংলাদেশের বগুড়ায় থাকে সে বলে হুজুর আপনি আপনি আপনি না বললাম হ্যাঁ আমি আমি তো বলছে যে হ্যাঁ হুজুর আপনাকে চিনতে পারছে চলেন আমি এখানকার যে এই যে ব্যাগগুলো আছে না যে ব্যাগগুলো আমরা নিয়ে আসি এই ব্যাগ পুরোটাই ম্যানেজিং দায়িত্ব তার পুরোটা দায়িত্ব তার তো সে বললো হুজুর এটার দায়িত্ব আমার আপনার দশ লিটার পানি বাংলাদেশ নিয়ে যাওয়ার ব্যবস্থা আমি করে দেবো আলহামদুলিল্লাহ তো সে আসলো যখন সে আসছে সবাই মোটামুটি এয়ারপোর্ট চিনে ফেলছে সবাই প্রায় বিশ পঁচিশ জন বাংলাদেশের মানুষ সবাই আসলো তারা সেলফি তুললো যখন তারা সেলফি তোলা শুরু করছে তখন যিনি বোর্ডিং পাস দেয় তিনি বুঝতে পারছে ইনি মনে হয় কোনো সেলিব্রিটি হতে পারে আর কি তো তখন তিনি বলছে যে হু ইজ হি হু ইজ হি তখন বলছে যে কাসুদাইস কাসুদাইস উনি বাংলাদেশে বলতে চাচ্ছে কি যে সুদাইস যখন যেমন এখানে ফেমাস ইনিও বাংলাদেশে ফেমাস মানে ওরা ছেড়ে দেন ওরা মানে এটা ছেড়ে দেন তো যখন ব্যাগ দিল আলহামদুলিল্লাহ ওরা ওদের নিয়মটাকে আমার জন্য ছাড় দিয়ে বললো ঠিক আছে হুজুর আপনি দশ লিটার পানি নিয়ে বানাতে চান আলহামদুলিল্লাহ তো তখন বুঝতে পারলাম যে না ফেমাসটিতে শুধু লস নাই লাভও আছে আসলে কি লাভ আছে না নাই প্রিয় ভাইয়েরা আচ্ছা এই যে ঘড়িটা দেখতে পাচ্ছেন এই ঘড়ির দাম বাংলাদেশে কমপক্ষে বিশ থেকে ত্রিশ হাজার টাকা কমপক্ষে হবে এই ঘড়িটা আমি পাইছি ফ্রি আলহামদুলিল্লাহ আমার শরীরে আপনি যা দেখছেন এখন এই সব হাদিয়ার জিনিস এখানে কিচ্ছু আমার নাই মোবাইলটাও হাতিয়ার জিনিস থেকে পাই এগুলো মানুষ চেনে ওয়াজ শোনে এই জন্য মানুষ আমাদেরকে দেয় তো এই যে ওয়াজগুলো প্রচার হয় এতে আপনারা বেজার না খুশি বলেন না বেজার না খুশি তো আলহামদুলিল্লাহ জেদ্দার ফ্লাইট থেকে প্রায় দশ লিটার জমজমে পানি আমি নিয়ে আসছি তো যারা পরিচিত আছেন দিব ইনশাল্লাহ দেখা করবেন ঠিক আছে ইনশাল্লাহ আচ্ছা ইনশাল্লাহ বললেন না যে সবাই বলেন ইনশাল্লাহ আচ্ছা আর ওই মাদিনায় যখন আপনারা যাবেন একটা কাজ ট্রাই করবেন সবাই করার জন্য বিশেষ করে মক্কায় যখন যাবেন মক্কায় গেলে প্রতিদিন আল্লাহ যেন আগে কবুল করে না আমাদেরকে সবাই পড়ে না আমি অনেক ভাবতাম যে আমি যাবোই কিনা তাতেই তো কোনো ইয়ার ঠিক নাই না এটা ভাবতে না যার বিশ্বাস যেমন তার পাওয়াটাও তেমন বিশ্বাস করেন আমি কিন্তু আমি কিন্তু কখনো এরকমভাবে নিজেকে যোগ্য করতে পারবো যে আল্লাহ যে আমাকে টাকা দিবে এরকম ভাবি নাই তবে হ্যাঁ আমি এটা অঘাত বিশ্বাস রেখেছি যে একদিন আমি যাবই যাব এই বিশ্বাস আমার ছিল কবুল করেছে কে আপনাকেও বিশ্বাস রাখতে হবে যে মরণের আগে একবার হলেও আমি যাব আল্লাহ কবুল করে নিক আমি এক নাম্বার মক্কায় গিয়ে প্রতিদিন সলাচুত্তাহাজ কমপক্ষে আপনি আড়াইটা বা তিনটার সময় উঠে যাবেন উঠে যতটুকু পারা যায় কাবা চত্বরের আশেপাশে গিয়ে দুই রেখাত সালাতুত্তাহাজ্জত করবেন জোরে বলেন ইনশাআল্লাহ এক নাম্বার মক্কায় গিয়ে এটা করবেন আর যখন মদিনায় যাবেন আল্লাহ তৌফিক দান করে মদিনায় গেলে একটা স্থান আছে নাম হচ্ছে রিয়াদুল জান্নাহ সুবহানাল্লাহ জান্নাতের একটা টুকরা এটা জান্নাতের একটা টুকরা এটা কোন জায়গা জানেন আপনি এখানে নামাজ পড়বেন আর পাশে আপনার নবী শুয়ে আছে পাশে আপনার নবী শুয়ে আছে অনেকদিন ইচ্ছা ছিল যে মাদিনায় একটা জুমা পড়ে আমরা তো সবসময় ওয়াজ করে বেড়াই ওয়াজ শোনা খুব কমই হয় আর কি তো মদিনায় যখন জুমা পড়লাম যিনি মেম্বারে দাঁড়িয়েছেন ফুটবা দিচ্ছেন আচ্ছা প্রতিদিন আমি একটা হাদিস বলি না খুববার শুরুতে আমি বলি না কল রসুল্লাহ সাল্লাহ বলি কি বলি না বলেন না বলি কি বলি না প্রতিদিনই বলি বলতে হবে এটা খুববার নিয়ম একটা হাদিস বলতে হয় ফিলিংসটা দেখেন অনুভূতি দেখেন আমি বসে আছি ঠিক ঠিক রসুলের রওজার পাশে আমি খুদ্া শুনছি আরবি খুদ্া শুনছে পুরোটাই আরবি যতবার বলছে قال رسول الله صلى الله عليه وسلم অথবা أو كما قال عليه الصلاة والسلام আমি ভাবছি কিরে এতদিন যে রসুলের নাম শুনেছি যে রসুলের কথা খুদ্ায় বলা হচ্ছে সে রসুল তো আমার পাশেই শুনে আছে এর চাইতে বড় দামি অনুভূতি আর কি হতে পারে এর চাইতে অসাধারণ অনুভূতি কি হতে পারে একটা গাড়ির ভেতরে আপনি এই সুখ পাবেন না অসম্ভব পাবেন না রসুলের রওজার পাশে গিয়ে আবাদত করতে এত মজা লাগে মনে হয় যে আজীবন যদি অ্যাবাদত করতে পারতাম আবাদতই করতাম সুবাহ পড়ে এত শান্তি সেখানে লুকায় আছে